প্রকাশিত হলেও সত্য প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রশংসিত ব্যক্তি ফেক নিউজ বা ভুয়া সংবাদ নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রশংসিত ব্যক্তি গ্যালোপের জরিপে এ তথ্য উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হতে পারেন তবে আমেরিকায় কে সবচেয়ে প্রশংসিত তার পূর্বসূরী প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি দুই সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন এ নিয়ে বৈঠকই বিতর্ক হতে পারে তবে গ্যালোপের জরিপ মতে দুই সালে ওবামা সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হিসেবে ট্রাম্পের তুলনায় এগিয়েছিলেন দুই সাল থেকেই তার এ অবস্থান আর হিলারি ক্লিন্টন আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী গত ষোলো বছর ধরে তিনি এ অবস্থানে রয়েছেন জরিপকারীদের সতেরো শতাংশ ওবামাকে ও ট্রাম্পকে সর্বাধিক প্রশংসিত তবে পনেরো শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে এবং উনচল্লিশ শতাংশ ডেমোক্রাট ওবামাকে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি বলে মনে করেন গ্যালোফের জেফেরি জনস লিখেছেন ট্রাম্পের জনপ্রিয়তার সর্বাধিক প্রশংসিত ব্যক্তি হিসেবে জয়ী হওয়ার পথে বাধা সৃষ্টি করেছে ক্ষমতাহীন প্রেসিডেন্ট জনপ্রিয়তা হারালে ক্ষমতার বাইরের কোনো বিখ্যাত ব্যক্তি তার বিকল্প হয়ে ওঠে তবে এক্ষেত্রে তা হয়নি জরিপে উঠে আসা অন্য প্রশংসিত ব্যক্তিরা হলেন Pope Francis Billy Graham John McCain Elon ম্যাক্স জেফ বেজোস ও দালাই লামা গ্যালফের জরিপের ইতিহাসে হিলারি ক্লিন্টনকে এ জরিপে সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে অভিমত দেওয়া হয় অন্য প্রশংসিত নারীরা হলেন Oprah Winfrey Elizabeth Warren Angela Merkel ব্রিটেনের রানী এলিজাবেথ ও আমেরিকার বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই জরিপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতিমান রাজনৈতিক পরিবার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পরিবার